একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জানা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি না তুমি না নাই চোখের জলে ভালো যে গেলা যে Jaya